আর রসুল্লাহ সাল্লাম বলেছেন যেটা শাশ্বত বাণী উমির তুয়ান উকাতিলান্নাস হাত্তা লা বলছে কিনা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি মানুষকে মানুষের যুদ্ধ করার নির্দেশনা দেওয়া যতক্ষণ না তারা লাইলিলা বলছে লাইলিলা বলার পরে তাদের যুদ্ধ বন্ধ হয়ে গেছে বোঝা গেল যে এখানে আর অতিরিক্ত কিছু নাই যুদ্ধ বুঝেন কিনা যুদ্ধের অনুবাদ এখন করে আন্দোলন আন্দোলন কোথায় পাইছেন আপনি এই শব্দটা এটা তো আল্লাহ আর কোরআনও আসে না হাদিসেও আসে নাই আন্দোলন তো হচ্ছে হারাকা মানে নড়াচড়া করা এটাকে নাড়িয়ে ছেড়ে কিছু একটা করে না আরেকটা বানানো কোরআনও আসে না হাদিসেও আসে নাই এটা হচ্ছে পলায়ন পর মানসিকতা জেহাদ হবে জেহাদের সঠিক তথ্য বাদ দিয়ে যেন বিভ্রান্তিকর পথে নিয়ে যেতে পারে সেই জন্য এখন ইসলামী আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে জেহাদের নিয়ম হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি বাইরের কাফেরের সাথে যুদ্ধ হয় রাষ্ট্রপ্রধান থাকতেই হবে নইলে আপনার উপরে যদি জেহাদ ফরজ নয় যেই জেহাদ আক্রমণ যেটা যেটা মানুষকে প্রতিরোধমূলক হবে সেখানে যার যার ক্ষমতা আছে সেটা নিয়ে সে বের হবে নাহলে এই জেহাদ আল্লাহ তালা ফরজ করে দেননি যেখানে আল্লাহ যেটা ফরজ করে দেননি সেটা নিয়ে আপনি সব কিছু করে যাচ্ছেন আপনার চিন্তা চেতনা উঠা বসা চলাফেরা হচ্ছে এই জেহাদের নাম দিয়ে আন্দোলন জিরা চালিয়ে যাচ্ছেন আর যেটা ইসলামী আল্লাহ যেটা বলেছে তা তাওহিদের দাওয়াতের দিকে ইমানের দাওয়াত দিকে সেটার দিকে আপনি যাচ্ছেন না আল্লাহ যেদিকে আহ্বান জানাচ্ছে আল্লাহ দার ইসালাম দার সালামে যাইতে হবে আপনাকে আল্লাহ জান্নাতের দিকে যেতে হবে সেদিকে যাওয়ার চিন্তা আপনি মোটেই করেন না আপনি আসলে কিসের দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত দিচ্ছেন আপনি তাহিদের দাওয়াত দেন না মুখে বলেন যে আমাদের কত বড় আমাদের তাহিদ তো ভর্তি হয়ে আছে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে তাহিদ দেন দেখেন তো তাহিদুল লোহিয়া এবং তাহিদুল রহিয়া ঠিক আছে কিনা দেখবেন যে আটকে গেছে ওখানেই তাদের গ্রন্থগুলোতে তাহিদুল আসমা সেফাতের গন্ধও নাই কিছুই নাই তাহিদুল লোহিয়ার কোনো ডাকে নেই আহ্বানে নাই কিন্তু আসমা সেফাতের কথা বলে ভুল বলে আর যদি শুদ্ধ করতে বলা হয় সবচেয়ে বড় দোষে পড়ে যায় মাদানি হুজুররা মাদানীরা সবচেয়ে বেশি খারাপ তাদেরকে বিভিন্ন রকমের খারাপ চিত্র চিত্রায়িত করা হয় এরা কিসের আহ্বান জানায় এরা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে যারা কোরআন সুন্নার দিকে আহ্বান জানায় কোরআন সুন্না আঁকড়ে থাকার কথা বলে এরা এদেরকে বলে মাতখালি মাতাখালি অমুক তমুক কথা বলে যারা কোরআন সুন্নার কথা বলে তাদেরকে তারা তাদেরকে বলে দেহবাদী বলে তাদেরকে তাদের বিভিন্ন রকমের নাম দেয় কত বলে গোমটা ভরা কথা বলে বিভিন্ন রকম কথা বলে কোরআন সুন্নার দিকে ডাক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত তাদেরকে বদনামি করা হয় শেখুল ইসলাম ইবনে রহমতুল্লাহ আলী তার সময় ফতাবাল হামাবিয়াল কুবরা এখানে বাইরে বিক্রি হয় দেখে নেবেন পড়বেন বইটা আমার জুহুদ আছে এটার ভিতরে একটু পড়বেন এর ব্যাখ্যা আছে মাসালা মাসালা আলোচনা করেছি দেখে নেবেন এই বইটি পড়বেন আল্লাহর বাস্তে প্রতিটি মানুষ আমি চাই আপনাদের একটা টাকা পাঁচশো টাকা খরচ করে বইটা পড়ুন পাঁচশো টাকা খরচ করতে পারবেন না আমার জন্য ইনশাল্লাহ আমি চাই আপনার কষ্ট করে পড়ুন আমি লিখতে পেরেছি লিখতে আমার ছয় মাস এক বছর চলে গেছে কষ্ট করে রাত দিন জেগে আপনাকে পড়তে পারবেন পড়বেন কি জন্য বুঝতে পারবেন আপনি দিন বুঝার জন্য কারণ আপনি দিন কোথায় আর আমাদের বক্তব্যগুলি কোথায় চলে যাচ্ছে কিসের দিকে মানুষ আহ্বান জানাচ্ছে অথচ কিসের হওয়ার কথা ছিল শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সেখানে বলেছেন যে আলামত আহলিল বেদা বেদাতিদের আলামত হচ্ছে এটা তারা আল ওয়াকিয়া তুফি আহলে সুন্না তারা আহলে সুন্নার নাম দিবে বিভিন্ন রকমের নাম দিবে কখনো তারা বলবে এরা হচ্ছে মুসাব্বিয়া কখনো তাদেরকে নাম দিবে দেহবাদী কখনো বলবে মুজাসিমা কখনো বলবে এইটা রাফিজিরা কি করে আহলুসুন্নাকে জানে রাফিজিরা আহলুসুন্নাতে সুন্নাকে বলে নাম আসেন এরা এরা রসুলের দুশ্মন এখনও অনেক মানুষ আছে যারা তথাকথিত শিয়াদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে হ্যাঁ দেখলাম একজনকে যে শিয়া এক বেটা ক্ষমতা আসছে ইরানে তিনি বিশাল করে তার জন্য একেবারে ভক্তিতে গদগদ হয়ে একটা বিশাল ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলছে ওরা কি দিন বুঝে ওদের দিন বুঝে না ওই দিনের ভিতরে আপনি কেন পদসানা করছেন ওরা আপনাকে কোথায় নিয়ে যাবে যে ব্যক্তি কাকের পিছনে ছুটে কাক তাকে ওই ওই নর্দমার নর্দমার মধ্যে নিয়ে যাবে যেখানে ময়লা বাগান আছে ওইটার মধ্যে নিয়ে ছাড়বে যে ব্যক্তি দিন বুঝে না তারা যারা শিয়াদেরকে প্রশংসা করতে পারে শিয়া ব্যক্তি অমুক মরে গেছে এই জন্য বাংলাদেশের মানুষগুলি মরে যাচ্ছে ওই বেটা যে সুন্নিদের মেরে ফেলছে ইরাকের সুন্নিদের একটা একটা করে মেরে ফেলছে আপনার তখন মানে সেটার খবর নাই কেউ কেউ বড় বড় কথা বলতেছে আরো বাগড়ম্বর করতেছে আরো কি বলতেছে ওই সমস্ত লোকদেরকে ইমাম বলতেছে ইমাম উদ্দলালা পথভ্রষ্ট ইমাম তারা এরা কখনোই ইমামুল হুদা হইতে পারে না ইমামুল হুদা তাহলে সুন্নাউল জামায়াত ইমামরা যাদেরকে আমরা চিনি মালেক আবু হানিফা শাফি আহমদ ইবনে হাম্বল ইমাম সৌরি সুফিয়ান সৌরি এরা হচ্ছে ইমামুল হুদা ইমামুল হুদা যুগে যুগে কে ছিল দেখতে পড়তে হলে ফতোয়াল হামাবিয়াল কোবরা বইটা পড়েন সাইকুল সেই ইবনে আমি উল্লেখ করেছেন একটু একটু করে ইমামুল হুদা কারা ছিল কোন যুগে কারা ছিল স্পষ্ট উল্লেখ আছে এই বিষয়ে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে কারা ইমামুল হুদা ছিল আমাদের লোকদের চিনে নেন কিছুদিন পরে আপনার মনে হবে যে অমুক তো ইমামুল হুদা কে হয়তো কোথাও একটা লাভ দিয়ে আল্লাহ হকর বলেছে আপনার কাছে তিনি ইমাম উলুদা হয়ে গেছেন তিনি তার পিছনে দৌড়াবেন আপনি এগুলি কিসের আহ্বান আপনি জানাচ্ছেন এই আহ্বানের শেষ কোথায় আপনাকে দিনের দিকে আহ্বান জানাতে হবে আকিদার দিকে আহ্বান জানা সালফে সালনীতির দিকে আহ্বান জানাতে হবে আপনি যদি কোনো সঠিক পথে থাকতে চান দাওয়াতে তার সোয়াব অর্জন করতে চান আখরাতে আল্লাহ নাজাদ পেতে চান আপনাকে অবশ্যই কোরআন সুন্নার পথে আপনাকে চলতে হবে আপনাকে সালফে সালির পথে চলতে হবে আকিদা শিখতে হবে তাহিদ শিখতে হবে নিজের মান বানোয়াট কোনো পদ্ধতিতে চলা চলবে না আহলুল বেদাতের আরেকটি বড় লক্ষণ হচ্ছে বেদাতিরা সবচেয়ে যে কাজটি বেশি করে সেটা হচ্ছে তারা নিজেদের লোকদেরকে বাড়াতে বাড়াতে ফাঁপিয়ে ফুলিয়ে তুলবে এক একজনকে আল্লাহ আমা হ্যাঁ আমার এক বন্ধু বলছে আল্লামা আইন দিয়ে হামজা দিয়ে অর্থাৎ কষ্ট দানকারী এটা হলো আইন দিয়ে হলো আল্লামা বড় আলেম হইতো এটা বহুত কষ্ট দেয় মানুষকে এক একজনের নাম হচ্ছে আল্লামা আল্লামা কোন থেকে এটাকে কোন লকব কোথাও কোরআনে আসছেন হাদিসে আসছে থেকে নিয়ে আসেন আপনি আল্লামা কেন বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে খবর নাই যে অত তাহিদেরও তার খবর নাই অত আসমা সিবাতের কোনো খবর নাই এমন এমন অনুবাদ করছে পৃথিবীর কেউ সেটা গ্রহণ করবে না এমন কথা বলে যাচ্ছে তাহলে আল্লাহর নাম গুণ সম্পর্কে তারাও আল্লামা তারাও আল্লামা কোনো সমস্যা নাই আল্লামার কোনো অভাব নাই যে ব্যক্তি গান গাইতে গাইতে বড় হয়েছে সেও আল্লামা এখন দেখি গান গাইতে গাইতে আল্লামা হয়ে গেছে এই মানুষগুলি সবই কিন্তু কেউ গান দিয়া এখন তো আরেক দাওয়া শুরু হয়েছে গান দিয়ে আল্লাহর পথে আহ্বান জানানো জানেন তো কেউ তো গান না শুধু নাটক দিয়ে নাটক দিয়ে আল্লাহর পথে আহ্বান জানানো হচ্ছে এখন যখন আমি বললাম যে তিরিলিশ তিরিলিশ এগুলি হারাম এগুলো দেখা যাবে না ও আমার বিরুদ্ধে আমাকে মঙ্গল গ্রহে পাঠাই দিবে কেউ চাঁদের দেশে পাঠাই দিবে কেউ আমার বিরুদ্ধে এই সেই করে ফেলবে এটিকে আসলে কি যায় আছে নাকি ওই নারীর দিকে তাকানো কে জায়েজ করে দিল ওই নারীর দিকে তাকানো কে জায়েজ করে দিল ওখানে প্রতি কথায় কথায় আছে ওই ইবনে আরবি আসবে তারা উদ্ধার করতে দিরিলিস তিরিলিস নাকি গড়াটি মেরে ওগুলি কেমনে বুঝছে কি জন্য তারা উদ্ধার করছে সিরিকটি শিখিয়ে দেওয়া হচ্ছে আর একজন তো আমার সাথে কথাই বলা ছেড়ে দিয়েছে কে আপনি কেন এর বিরোধিতা করে এর মাধ্যমে আমরা দিনই জজবা পাচ্ছিলাম ওই জজবা আমার ইসলামী জজবা নয় শয়তানের জজবা জজবা সব ইসলাম হয় না এগুলি বানাই বানিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন واخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته